আমি চলে আসলাম আরেকটি হোম সার্ভিসিং সেবায় দেখতে পারলেন আজকের একটি মাই ওয়ান সিআরটি টিভি তো এই টিভিটির গায়ে লেখা আছে smart twenty one twenty six তা আমরা এটাকে রিপেয়ারিং করবো এটার সাউন্ড আছে কিন্তু ছবি নেই বাইরে বাইরে করছে একবারে সে গোলা ছবি দেখাই যাচ্ছে কাজ করতে অসুবিধা হয় তো দেখতে পেলেন আমরা টিভিটি করতে সক্ষম আমরা এখন তো সম্মানিত দর্শক আমরা টিভিটির কাজ শেষ করলাম তো এখন এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম